আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যেতাম কারণ এত কষ্ট সহ্য করা আমার পক্ষে সম্ভব না